বীর মুক্তিযোদ্ধা আলহাজ ইসমাইল হোসেন বইয়া মাহের রমজানে রোজাদারদের স্বাস্থ্যসম্মত বেজাল ও মুক্ত দু চারটি ইফতারের খাবারের কথা বলবেন ইফতারের খাদ্য অনেকই আছে ছোলা মুড়ি বেগুনি পেঁয়াজি অনেক ধরনের ফলমূলও আছে প্রথমে মুড়ির কথা বলবো মুড়ি সাধারণত বাজার হইতে আমরা কিনে থাকি কম দামের চাউলে সারের পানির সাথে মিশিয়ে কড়াইয়ে বেজে গরম বালির সাথে দিয়ে লাড়াচাড়া দিলে মুড়ি বড় আকারে ফুটে ওঠে এই মুড়ি ইফতারের সময় খালি পেটে খাওয়া হয় কিন্তু ইউরিয়া সার মিশ্রিত মুড়ি পটসাফের ইনফেকশন কিডনি দুর্বলতা দেখা দিতে পারে চাউলের সাথে লবণ পানি মিশ্রিত করে চাউল বেজে গরম বালুর সাথে মিশিয়ে লাড়াচাড়া দিয়ে গড়েই আপনি বেজে নিতে পারেন বাকি বুট, পেঁয়াজি, বেগুনি অনেক খাদ্যদ্রব্য বাজার হতে পোড়াতেলে বাজা সেই তেল দীর্ঘদিন পর্যন্ত পরিবর্তন করা হয় না সেই তেলের ভাজা জিনিস খেয়ে আপনার গ্যাস্ট্রিক আলসার ও শরীরের বিভিন্ন রোগ দেখা দিতে পারে আপনি দৈনিক ইফতারের আগে বুট পেঁয়াজু বেগুনি স্বাস্থ্যসম্মত তেলের মাধ্যমে ভেজে নিতে পারেন ভেজালযুক্ত পুরাল তেল হইতে রেহাই পেতে পারেন আপেল আমাদের স্বাস্থ্যের শক্তি সঞ্চালন করে কিন্তু সেই আপেল ফরমালিনযুক্ত করে অতি মুনাফার জন্য দীর্ঘদিন রেখে বিক্রি করে আপনারা দেখতে পারেন বাজার হইতে আপেল ক্রয় করে একটি আপেল দুই মাস পর্যন্ত থেকে যায় বাজারের আপেল থেকে খেয়ে আপেল অতি তাজা ও সুন্দর দেখা যায় কলাতেও ফরমালিন পনেরো দিন গড়ের মধ্যে কলাটি দেখেন কলাটি কোনো নষ্ট হয় না ও পচনও ধরে না আঙ্গুরের অবস্থা দোকানে দেখলে অবাক হবেন এমন সুন্দর আঙ্গুর মাছি নেই যে আঙ্গুর দেখলে মাছি আধা মাইল দূরে সরে যায় আঙ্গুরকে আমরা পুষ্টিকর খাদ্য হিসাবে খেয়ে থাকি কয়েক মাস থাকলেও দোকানে আঙ্গুর নষ্ট হয় না কলাও ততরূপ পুনর্দিন রাখলেও কলার কোনো পরিবর্তন হয় না কারণ কলাকে ফরমালিনে ধোয়ার মাধ্যমে পাকানো হয় প্রতিটা ফলস্বরূপ শাকসবজি ফরমালিনে মিশ্রিত পানি ছিটিয়ে সতেজ তাজা রাখা হয় এই খাদ্য আমাদের দৈনন্দিনকে ঝুঁকিপূর্ণ রোগে সৃষ্টি করে আমাদের স্বাস্থ্য সংস্থা খুবই দুর্বলতার কারণ মানুষের শরীরে রোগে সৃষ্টি করে কোনো হসপিটালও দু থেকে পাঁচ দিন এক মাস পর্যন্ত সিরিয়াল দিতে হয় অতএব শাকসবজি ফলমূল ঠান্ডা পানিতে কমপক্ষে দুই ঘন্টা ভিজে ব্যবহার করিলে কিছুটা ফরমালিন যুক্ত হতে সহযোগিতা পেতে পারেন